আমাকে আমাকে দেবে না আমাকে দেবে না এদিকটা কামড় এই বড় মামু এটা হচ্ছে আমার বড়টা বড় ভাগিনটা অনলাইনে এক্সাম দিচ্ছে হাই করে দাও হাই করে দাও চকলেট মিষ্টি মুখ করে নাও এই হাই করে দাও হাই করে দাও ফ্ল্যাশব্যাক হ্যালো বন্ধুরা সো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো সো আজকে এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে নিজের চ্যানেলে মানে ব্লগ করব সো আজকে করছি প্রথম ব্লগ আশা করি তোমাদের সাপোর্ট থাকবে সো ওটার আশা নিয়ে করছি আর অ্যাকচুয়ালি আজকে যে অনেকদিন পর বদ্রির বাড়িতে যাচ্ছি সো অনেক মজা হবে তো তোমরা সবাই রেডি থাকো অ্যান্ড কার কার আমার ব্লগ ভিডিওটা ভালো লাগছে ওটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও যে আমাকে আদৌ কি ব্লগ ভিডিও করা উচিত না উচিত না তোমরা যদি না বলে দাও তাহলে আমি আর করবো না সব কিছু হচ্ছে তোমাদের উপরে বন্ধুরা তোমাদের সাপোর্ট না থাকলে আমি কিছু না সো আশা করি তোমাদের সাপোর্ট অবশ্যই থাকবে আর তার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গাড়ি থেকে নামলাম মাত্র আমি অনেক এক্সাইটেড সো চলো দেখা যাক বৌদ্ধি কী করছে বা কী করছে আমি এন্ট্রি নিতে যাচ্ছি আমার বোনের বাড়িতে তো ওই দেখো আমার একটা ছোট বাগনি আসছে আমার সরি অ্যাকচুয়ালি ও আমার বড় বাগনি এই দেখো স্নান করতে যাবে ও দাঁড়া হাই করে দেখটা দেখতে পাচ্ছ আমি এসে গেলাম ফাইনালি এ দেখো আমার বদ্রি রান্না করছে আর আমার দাদা ভাই ভাত খাচ্ছে এখানে বসে বসে কই মামু সো ওরা আশা করি খুশি হবে ওদের জন্য দুটো ডেরি মিল্ক নিয়ে আসলাম একটা পোস্ট করে দিয়েছিলাম সো দেখ দেখি এখন ওরা কি করছে আমি এখন অনেকক্ষণ রেস্ট টেস্ট করে আবার শুরু করলাম ব্লগটা সো এখনই ব্লগটা শেষ করে দেব সো দেখি কি করছে কিরে কি করছিস তোরা এটা হচ্ছে আমার ছোট ছোট ভাগ্নি আমাকে দেবে না আমাকে দেবে না এটা হচ্ছে আমার বড়টা বড় ভাগ্নিটা অনলাইনে এক্সাম দিচ্ছে হাই করে দাও হাই করে দাও চকলেট হাই করে দাও হাই করে দাও নিউ চ্যানেল তো প্লিজ সবাই সাপোর্ট করবে অ্যান্ড আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ হয়েছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর পরের কী নিয়ে ব্লগ হবে তার জন্য একটু কমেন্ট করে জানাবে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে মামার চ্যানেলের নিউ ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায় তো bye bye tata love you all guys পরের ব্লগে দেখা হচ্ছে পরের ব্লগে আবার দেখা হচ্ছে বাই